যাইরে একটু কথাই বলে না নির্বংশা যাইরে খালি খাওয়া আর ঘোরা হ্যাঁ? কোনে যে যায় রয়েছে কোনো কাম কাজ নাই খালি ঘুরে আর খায় এটা বললো না টাকা পয়সার দরকার কোনো যে যায় রয়েছে বেঁচে থাকবে গরু বেছে নাকবো হ্যাঁ কি করবো ঈদের টাইম টাইম বেছে নাকি তুমি তাহলে গরুটা নিয়ে আহো আমি শার্ট কত দেহি ও যাও হ্যাঁ Bonk. xem nào dài ha à. Oh no! ઘરું નહીં જા હો ભલે છે નો যাও তুমি দেখে যাইও হ্যাঁ। আর পঁচিশ হাজারের তলে বান বেসো না যাও তাহলে হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ আমার আবার কাম আছে আমি যাই তাহলে পঁচিশ হাজারই বেসে না যাও দেখে যাইও যাও আল্লাহর হোটেল বাড়তে মানে তো একটা গরু দিছা তাই বেঁচে তাই হোটেল বাড়িয়ে দিলে অগ্রে দেওয়া করে দিল আর যে একটা গরু দেয় তাহলে তো বেঁচে বেঁচে চলো আর কাম করে না কিনা আহ তাহলে মাগিয়ে তো কোন দেওয়া না গরু নিয়ে গরু না মরলাম যা যা আল্লাহর গরু রে আহন তো দাও এরে সরা হ্যাঁ, হ্যাঁ। গরু পাইছো তো বেচা খাওয়া দরছাও হ্যাঁ পাইলা পাইলা আর বাচ্চা হবো না বেচা আর মেলা দিয়ে তো আরাম দাদা এটা হার গরু পাইলা বাচ্চা হবো ও হার গরু না কি বালছি রয়েছে বসে বেঁচে থেকে বেরো দিয়েছে মুখে বেসাম না বেছে নেব না কিরে কোন যা গরু বেসন নিয়ে গেতেছি বেসবার দা হ্যাঁ কে এটা না তোর হসুর বাড়ি থেকে দিছে এটা কি হসুর বাড়ি থেকে দিছে এটা যাব না হসুর বাড়ির গরু পাইছাও আর বেসা না বেশ কামাইছো দেখা হারো না হ্যাঁ কামাই করে তো একটা কিনাই হবে না কি সুন্দর গরুটা তাই করছে ব্যস্ত আছে দেখ হ্যাঁ? হ্যাঁ। কামাইছে আমি হ্যাঁ? দেখছে উচিত কথা কইছি আমার মারবার নিয়ে গেছি পরে মার দিয়ে হার তা বলা মার দে নাকি হ্যাঁ উচিত কথা কবার নাই আজকালের যুগে বাজার পাইলামি আমার তো তাও বাজার আইছি জীবনটা একবার সাজা দিল ওটা no, no, no, no. Ini bantu. Umar tuh kurus, sana lah dia. কারণ গাছে রাতে বান্ধব না হ্যাঁ ঠিক আছে গাদা কোন গেলি আ গাদা তুমি গরুটা নিয়ে কুরবানি করবো কিনবে গেতেছি আজকে পদা করবো না নাই না গরু উঠবো না কেন জানি আ রাজি বাজারে ঘুরে আইছে না নাই কিনান হয়ে গেছে তারপর যা কেন চলবে ঘুরে বাজারে পাইলাম না ই গো ঘুরা লাগো উড়ে কি আমি ঠিক তাহলে গরুর দাম কত তা বেচা না কি হ্যাঁ ঠিক মনে হয় না মনে তো হইতেছে কিন্তু গরু কেউ জানি চোখা চোখা দেওয়া যায় ও ভাই তাহলে গরু কত লি দিবেন গরু তো আমি আর কি ঘুমো আনাই করে দাম গরু তাহলে তিরিশ হাজার টাকা দিল না তিরিশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকা দিলে দিম গরু না পঁচিশ হাজার টাকা বলে দিয়ে দিম গরু তাই না তিরিশ হাজার টাকা তাহলে তাহলে টাকা পঁচিশ হাজার জানো গো হ্যাঁ একদমই দাম আর কমাম না পঁচিশ হাজারই খুলো তাহলে গরু খুলো হ্যাঁ, খুলে আনি র র টাকা দিয়ে নাও তারপর তো খুলি গরুটা এ ধরেন গুনুন আমি তো টাকা গুনি না পাঁচশো টাকা বেশি হয়েছে যে দেন তাহলে এই যে আমি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তাহলে গুন্ডা না নে না আমি ওজন দিয়ে কই দেরি আমার হিসাব ইয়াবা আমরা দাদা ভাবলাম যে বেড়া বোধ হয় আসলে বোধ হয় আমরা আইনা ভাবলাম যে বোধ হয় দিকে গুনবার দিলাম না আবার idea. જરૂર હતા કોઈ કોઈ સેવા પહોંચી જાય અત્યારે કરતા પહોંચી જાય અત્યારે Caiu, te abraçou. É, logo, Vai, vai, vai. Gaia, volta comigo. Navete bu diyor. Te azeli kuzu. Bu ne? Gadan mau. ও গাদার মাও বাইরে বেরো তাড়াতাড়ি পাক আইসো গরম মধ্যে গরু বাঁচাও দেবেস না গরু না এক বোধাই বেড়া তিরিশ হাজার টাকা দাম কইসাল বুঝছো না তিরিশ হাজার টাকা কইসাল তুমি বেচার দাও না কে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার থেকে পাঁচ হাজার বেশি এত অনুগত তো চাও এত অনুগত ফোন তো দয়া করো না আমরা হ্যাঁ ফোন করালি না মাগি মাগি ফোন করালি না তুই আর তুই করালি না আমারে হ্যাঁ মাগি রে চলে আজকে বাদিন না আহিস বেতে তুই ফোন করে কইলি না কে মাগি মাগি ফোন করে কইলি না কে মাগি রে খামা কইলি না কে তুই কইলি না কে তুই মাগি কইলি না কে তুই ফোন করে lagi? Ya? হ্যাঁ? মাকে ফোন করে বলল তুই হ্যাঁ ভাই আমার নালা জানি কি করেন না বইয়ের কথা একবার মোটে শুনলাম না এই যে হুন্ডি দেখলেন তো পাঁচ হাজার টিয়া লস আজকে এই শাড়ির কথা বলি না কেনা বোনা আমি নামে তো থাক নাকি ভাত চা দেখছে ভাত আমার Zara, Zara dura dura varın çatara. Nizo to işe bu zeynep, zeynep. <laughs>